মহাশিবরাত্রি ভারতের সনাতন ধর্মে পালিত অন্যতম প্রধান উৎসব মহাশিবরাত্রি বছরে একবার আসে যা শীতের শেষে এবং বসন্তের শুরুতে পালিত হয় মহাশিবরাত্রির অর্থ মহাশিবরাত্রি শব্দটি তিনটি শব্দ নিয়ে গঠিত যথা মহা অর্থ মহান শিব আমাদের দেবতা এবং রাত্রি অর্থ রাত এই তিনটির আবিধানিক অর্থ শিবের মহান রাত্রি শিব চতুর্দশী তিথির সময়সূচি তিথি শুরু আঠেরোই ফেব্রুয়ারি পাঁচই ফাল্গুন চোদ্দোশো উনতিরিশ শনিবার রাত্রি আটটা বেজে দু মিনিটে তিথি শেষ উনিশে ফেব্রুয়ারি ছয়ই ফাল্গুন চোদ্দোশো উনতিরিশ রবিবার চারটে আঠেরো মিনিটে শিবরাত্রি প্রহর পূজার সময়সূচি প্রথম প্রহর পূজা আঠেরোই ফেব্রুয়ারি পাঁচই ফাল্গুন চোদ্দোশো উনতিরিশ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পূজা আঠেরোই ফেব্রুয়ারি পাঁচই ফাল্গুন রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পূজা আঠেরোই ফেব্রুয়ারি পাঁচই ফাল্গুন রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট থেকে উনিশে ফেব্রুয়ারি ছয়ই ফাল্গুন দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর পূজা উনিশে ফেব্রুয়ারি দুটো পঞ্চাশ মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত পারণের সময় পারণ শুরু উনিশে ফেব্রুয়ারি রবিবার ভোর ছটা ছ মিনিট থেকে দুপুর দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন হবিষান্ন বা নিরামিষ আহার করতে হয় রাতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় ব্রতের দিন উপোস থেকে গঙ্গামাটি দিয়ে চারটি শিব গড়ে চার প্রহরে একটি করে শিবের পুজো করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে হয় চার প্রহরে চারবার প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় সেদিন সারা রাত জেগে থেকে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করতে হয় পুজোর উপকরণ এর জন্যে লাগবে ঘটিতে গঙ্গা জল একটি থালা গ্লাস ও কোষাকুষি কোষাকুষি না থাকলে তামা বা পেতলের থালা নিলেও চলবে আর লাগবে সাদা চন্দন আতপ চাল বেলপাতা আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল ধুতুরা ফুল অথবা যে কোনো সাদা রঙের ফুল লাগবে ধূপ ও দ্বীপ এছাড়া লাগবে সাধ্যমতো নৈবেদ্য ও পানীয় জল নৈবেদ্য হিসেবে অন্তরের ভক্তিই কিন্তু আসল কথা সেখানে যেমন ইচ্ছে তেমন দিয়েই কিন্তু সাজিয়ে দেওয়া যায় সে বাতাসায় হলেই বা কিন্তু কোনো ক্ষতি নেই এবার চলুন জেনে নিই শিব পুজোর কী মন্ত্র ওম নম শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হি তবে নিবেদয়ামি চথমানং গতিস্তং পরমেশ্বরম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি একটু উপকারে আসে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন